দেখেন না দেখেন দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ তাঁতি সহ মজুর আদর্শে সব ভাই বোনেরা মাঠে আছে মাঠে থাকবে আগামী দিনে বিএনপির জামাত পরাজিত আঘাত করে পথে পরাজিত শক্তির সাথে আমরা মোকাবেলা করবো গণতান্ত্রিক পদ্ধতি এটা আমরা আশা আগামী দিনেও জয়ন্তী শেখ হাসিনার হাতে আওয়ামী সরকার থাকবে এবং এই সরকার আবারও ক্ষমতা আসবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য